আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি আমি জানি দূর প্রবাসে